কৃষক একতা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ চাষী একতা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ রাজপুরা সবার কৃষক সংগঠন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ টিএফসি কোম্পানি কলাতালিকা ভুক্ত করা যাও আমার দাবি আমার କୃଷି ବୀମା କମ୍ପାନୀର ଅନିୟମିତତାକୁ ନେଇ ଆଜି ପଦ୍ମପୁରରେ ଚାଷୀ ସଂଗଠନ ଦ୍ୱାରା ବନ୍ଦ ପାଳନ କରାଯାଇଛି ଏଚ୍ଡିଏଫ୍ସି ଏଗ୍ରୋ କମ୍ପାନୀର ମନୋମୁଖୀ କାର୍ଯ୍ୟକଳାପ ବିଳମ୍ବ ଅନିୟମିତତା ଏବଂ ଫସଲ ବୀମା ଆଇନକୁ ଉଲ୍ଲଂଘନ କରୁଥିବା ପ୍ରତିବାଦରେ ବାଧ୍ୟ ହୋଇ ଆଜି ସକାଳ ଛଅ ଘଣ୍ଟାରୁ ସନ୍ଧ୍ୟା ଛଅ ଘଣ୍ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ପଦ୍ମପୁର ସବ୍ଡିଭିଜନ ସମସ୍ତ ଅଫିସ ରାସ୍ତା ଗାଡ଼ି ମଟର ଦୋକାନ ବଜାର ବନ୍ଦ କରିବା ପାଇଁ ରାଜବଢ଼ା ସମ୍ବର କୃଷକ ସଂଗଠନ ପକ୍ଷରୁ ଡାକରା ଦିଆଯାଇଥିଲା ଏହି ଆନ୍ଦୋଳନକୁ ବିଭିନ୍ନ ରାଜନୈତିକ ଦଳ ସମର୍ଥନ ଜଣାଇଛନ୍ତି କରିଛନ୍ତି ଏବଂ ଅନେକ କୃଷକ ସଂଗଠନ ମାନେ ମଧ୍ୟ ସକ୍ରିୟ ସହଯୋଗ କରିଛନ୍ତି ଉକ୍ତ ସମସ୍ୟାକୁ ଗୁରୁତ୍ୱ ଦେଇ ଏବଂ ଚାଷୀମାନଙ୍କ ସ୍ୱାର୍ଥକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ସ୍ଥାନୀୟ ଲୋକେ ମଧ୍ୟ ଏହାର ସମର୍ଥନ କରିଥିବା ଜଣାଯାଇଛି ଆଜିର ଏହି ବନ୍ଦ ପାଳନ ଯୋଗୁଁ ବିଭିନ୍ନ ସ୍ଥାନ ମାନଙ୍କରେ ଯାନବାହନ ଅଟକି ରହିଥିବା ଦେଖିବାକୁ ମିଳିଥିଲା प्रधानमंत्री फसल बीमा योजन सरकार और बीमा कंपनी जिन प्रकार आमको चाषी मान हरा हरकत करानपुर नीति विरुद्ध एज इटा आम पाइकमाल ब्लक छु छः बार घंटा के रास्ता अवरोध कर प्रकार समाधान नहीं हो या बोले आगामी दिन में विधानसभा के घेराव करवा लगी एज कृषक संगठन चेतावनी देखु आज आम अठर सात दुई हजार बैस जेन आंदोलन टे डाकरा दे बंद पालन करुचु दीर्घ गोटे बर्षर है ଆମକୁ ଇନ୍ସୁରାନ୍ସ କମ୍ପାନୀବାଲା ଆମର ଇନ୍ସୁରାନ୍ସ ଦେବାର କଥା ଆଏ ଦିନ ତକ ଇନ୍ସୁରାନ୍ସ ଦେବାର ସବୁ ମହଲରେ ଆମେ ଆଲୋଚନା କରିକିରି ବିଫଲ ହେଲୁ ଲାଷ୍ଟକେ ଆମେ ଆନ୍ଦୋଳନ କଲେନି ଆମର ଇନ୍ସୁରାନ୍ସ ମିଲବା ବୋଲିକିରି ଆମେ ଆଜକା ଭାବିକରି ଆମେ ବରଗଡ଼ ଜିଲ୍ଲା ସାରା ଆମେ ଆନ୍ଦୋଳନରେ ସାମିଲ ହେଇଛୁ ଆର୍ ସବେ ସମର୍ଥନ କରୁଛୁ ଏ ଦିନ ଆମର ସବୁ ରାଜନୈତିକ ଦଲ ଆମର ବଣିକ ସଂଘ ଡ୍ରାଇଭର ସଂଘ ଓକିଲ ସଂଘ সবে সামিল হয়েছেন আমার ইন্স্যুরেন্স যদি নি মিলবা আমি আগামী দিনকে ଆନ୍ଦୋଳନ ଆମର ଜାରି ରହିବା ଏତିକି ଆମର ରାଜବୁଡ଼ା ସମର କୃଷକ ସଂଗଠନର ମାନେ ନିଆଁ ଲାଗି ଆମେ ଆଜି ଦାବିରେ ଆନ୍ଦୋଳନରେ ସାମିଲ ହେଇଛୁ ଆର୍ ଏଇ H D F C company ଦହ ଦହ ମଡ୍ଡି ହେଇଛେ ଦହ ଦହ ମଡ୍ଡି ହେଇଛେ ଆରୁ ଟାଲ୍ ଟୁଲ୍ ନିତ୍ କରୁଛେ ଆର୍ ଆମର চাষী মানুষ পয়সা দেওয়া লাগে ভুয়া ভুল আছে জব তক নি খেতবে আমার সরকারি এইচডিএফসি কোম্পানিকে তব তক আমার আন্দোলন জারি রহবা আর এই লাগে আমি জীবন বি দেবু রাজপুরা সভার কুশল সংগঠন জিন্দাবাদ